আজ চব্বিশ মার্চ বিশ্ব যক্ষা দিবস বিশ্বের অন্যান্য দেশের নেই বাংলাদেশেও পালিত হয় দিবসটি দিবসটির এবারে প্রতিপাদ্য হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি যক্ষা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রোগ নির্মূলে সারা বিশ্বে দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে বাংলাদেশের একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হল যক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের যে ত্রিশটি দেশে যক্ষা রোগীর সংখ্যা বেশি তার মধ্যে বাংলাদেশ অন্যতম আঠারোশো বিরাশি সালের চব্বিশ মার্চ ডাক্তার রবার্ট কোচ যক্ষা রোগের জীবাণু মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস আবিষ্কার করেন যক্ষা রোগের জীবাণু আবিষ্কারের একশো বছর পর উনিশশো সালের চব্বিশ মার্চ দিনটিকে স্মরণীয় করা ও যক্ষারোগের চিকিৎসা সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর এই দিনটিকে বিশ্ব যক্ষা দিবস হিসেবে পালন করা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি যক্ষা নির্মূলে এবং যক্ষার প্রকোপ নিয়ন্ত্রণ সম্পর্কিত ট্যাক্সই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে যক্ষা রোগ শনাক্তকরণ ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ